আর মাত্র পাঁচ দিন বাকি তারপর ভোর সকালবেলা করবো স্যারি আর সন্ধ্যাবেলা করবো ইফতারি হ্যাঁ আল্লাহ আমরা সবাই যেন তিরিশটা রোজা পুরো রাখতে পারি কমেন্ট আমিন বলবেন না